আজ আমার ওরে বান্ধব কেহ না দয়াল গুরু তুমি বিহলে আমার ডুবু ডুবু তরি কেমন ধরি রে ঘুরে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার দরদি কেউ নাই নাই রে দয়াল মুর্শিদ তুমি বিহনে দেখিয়া নদীর জল সকলিত তো হইল পর ফেলিয়া আমায় তুফানে দয়াল দেখিয়া নদীর জল সকলে হইল পর ফেলিয়া আমায় তুফানে আসরের দিনে দয়াল তরাই নিও আসরের দিনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার দরদি কেউ নাই নাই রে দয়াল মুর্শিদ তুমি বিহনে ওই চরণের ছোয়ায় অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক জীবনে ওই চরণের ছোয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক জীবনে হনে আজ আমার বান্ধব কেহ নাই নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে ডাকিতে ডাকিতে হয় যদি মর ঘুচিবে কলঙ্ক জীবনে দয়াল ডাকিতে ডাকিতে হয় যদি মর ঘুচিবে কলঙ্ক জীবনে তোরই দয়াল তোমার ওই চরণে ছেড়ে দিয়েছি দয়াল গো পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার তোমার ভক্ত যে আশাধারী হয়ে থাকে দয়ালের চরণে এই ভাঙ্গা তরিখানা আমি বেঁধে দিয়েছি দয়াল মাঝ গাঙ্গে যদি তুমি ডুবিয়ে মারো তাহলে তো কলঙ্ক তোমার দয়াল তুমি তোমার ভক্তকে তরাইতে পারো তাই সাধক তার গানে আকতে মিনতি করে বলছে ডাকিতে ডাকিতে হয় যদি মর জীবন হবে ভুবনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কে নাই নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেউ নাই নাই নাই রে দয়াল গুরু তুমি বিহলে আজ আমার দরদি কেউ নাই নাই নাই রে দয়াল মুর্শিদি তুমি বিহল